আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি গত কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কিছু ওয়েবসাইট রয়েছে শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট করে ফেলে রাখলে তার এগেনস্টে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা হতে থাকবে আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট করার সাথে সাথে সিক্সটি ডলার পাচ্ছেন zero point zero five percent করে প্রফিট প্রফিট বোনাস তার মানে জাস্ট আপনি অ্যাকাউন্ট করে ফেলে রাখবেন এবং তার এগেনস্টে আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই পরিমাণ অ্যামাউন্টগুলো ডেলি জমা হতে থাকবে এবং আপনাকে কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি এখানে কীভাবে সাইন আপ করবেন এবং কীভাবে উইড্রো নেবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো আশা করি ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে করে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এইখান থেকে সবার আগে পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরে সাথেই থাকুন চলে আসছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে এই ওয়েবসাইটটি দু সালে লঞ্চ করেছে এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং আরো একটি কথা বলে রাখা ভালো এই ধরনের ওয়েবসাইট যখন শুরু থেকে আস আসে তখন আপনাকে দ্রুত আপনার প্রফিটটুকু উঠিয়ে নিতে হবে এটি আপনাকে মাথায় রাখতে হবে কখন সেই ওয়েবসাইট বা অ্যাপসটি মার্কেট থেকে চলে যায় এটি কেউ কিন্তু বলতে পারে না সুতরাং আপনি সবসময় মনে রাখবেন যে সমস্ত ওয়েবসাইটগুলো নতুন অবস্থায় আসে সেই ওয়েবসাইটগুলোতে লগ ইন বা রেজিস্ট্রেশন শুরু করে কাজ শুরু করার জন্য সো আজকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করার জন্য এখানে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে তবে আপনাকে আমি অনুরোধ জানাবো ফ্রি প্ল্যান যেটি সেটি আপনাকে রিসিভ করার জন্য কেননা এখানে ফ্রি এবং ডিপোজিট করে আর্নিং করার বেশ অপরচুনিটি রয়েছে তবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন সো এখানে যে বিষয়টি সেই ওটি সেটি হচ্ছে আপনি সিক্সটি ডলার রেজিস্ট্রেশন বোনাস পাচ্ছেন এবং পাশাপাশি আপনি ডেলি রেফার করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে রেফার করে আপনি টেন ডলার পাবেন প্রত্যেকটি রেফার এগেনস্টে এবং আমার দেখা সবচেয়ে বেস্ট এবং সেরা একটি ওয়েবসাইট বলা যায় কেননা রেফার করে কিন্তু এত ডলার আর্নিং করা যায় না পাশাপাশি zero point zero five percent পর্যন্ত আপনি ডিপোজিট এর উপরে প্রফিট পাবেন daily so step by step বাকি বিষয়গুলো আমি শেয়ার করব প্রথমে আপনি যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে সত্যি ওয়েবসাইটের ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে যেটি আপনি পরবর্তী কাজ করার জন্য এগিয়ে যাবেন সো প্রথমে যে কাজটি করতে হবে নতুন হিসেবে যে এখানে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর ইতিমধ্যে যদি আপনি এখানে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন বাটনে ক্লিক করবেন সো আমি প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করছি রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইউজার নেম দিতে হবে আপনাকে আপনি হয়তো বুঝতে পারবেন না ইউজার নেম কি ইউজার নেম মানে হচ্ছে আপনার ডাক নাম অথবা আপনার ডাকনাম যদি মিস্টার করিম হয় তাহলে আপনি করিম দিবেন অথবা করিমের সাথে জিরো ওয়ান জিরো সেভেন অথবা সেভেন ইত্যাদি আপনি দিতে পারেন অথবা আপনার সরাসরি ডাকনামটি দিতে পারেন এরপর যেটি সেটি হচ্ছে আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে রিপিট পাসওয়ার্ড তার মানে পুনরায় সেই সেম পাসওয়ার্ডটি দিতে হবে এরপর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি লগ ইনে চলে যাবেন তার মানে আপনি লগ ইন করবেন লগ ইন করবেন সবসময় আপনি যে নাম্বার দিয়ে পাসওয়ার্ড যে নাম্বার যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন এবং যে ইমেলটি ইউজ করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনি লগ ইন করবেন দ্যাটস ইট এতটুকু লগ ইন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে তার মানে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন সো প্রথমে আপনাকে একটু স্ক্রলিং করে চলে আসতে হবে নিজে স্ক্রলিং করে আমি চলে আসছি এখানে আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে ডিপোজিট গুলো যেটি সিক্সটি ডলার দেওয়ার কথা সেটি দিয়েছে কিনা এখানে দেখা যাচ্ছে বোনাস ডিপোজিট এবং ওপেনিং ডেট আমি এটি ওপেন করেছি কিছুক্ষণ আগে এবং পাশাপাশি সিস্টেম পেয়ার ইউএসডি অ্যামাউন্ট হচ্ছে সিক্সটি ইউএসডি তার মানে এখানে আমার সিক্সটি ইউএসডি তারা ডিপোজিট করে দিয়েছে দেয়ার সিট এতটুকুই আপনারা বুঝতে পেরেছেন এরপর আপনি এখানে পেয়ার ইউএসডি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার পেমেন্ট মেথড আপনার যদি পেয়ার মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলের মধ্যে গিয়ে পেয়ার অ্যাকাউন্ট সাইন আপ লিখে সার্চ দিলে আপনি সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং এটি স্টিল নাও কিন্তু ওয়ার্কিং এটি লেখা শুরু করছে এটির অর্থ হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্টটি তৈরি করবেন সরাসরি আপনার ব্যালেন্সের মধ্যে সিক্সটি ইউএসডি তার মানে সিক্সটি ডলার ইউএস জমা হবে এবং পাশাপাশি এখানে ওয়ার্কিং দেখানোর একটি মাত্র কারণ যে আপনার এই অ্যাকাউন্ট করার এগেনস্টে zero point zero five dollar করে ডেলি পেমেন্ট কিন্তু অ্যাড হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন যখন আপনার ডেলি পেমেন্ট এর সাথে zero point zero five dollar add হতে থাকবে তখন আপনি সেই অ্যামাউন্টটুকু এখানে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি কিভাবে সাইন আপ করবেন এবং কিভাবে এখান থেকে উইড্রো নেবেন একটু পরে আমি দেখাচ্ছি এখানে একটি মেসেজ শো করছে সেটি হচ্ছে welcome to your Finco cash amount Please read the instructions. After registration, you are credited with a bonus of $60 যেটি আমি এখনই দেখালাম for the uh, mining form of uh, passive income every 24 hours you get 0.5% to your balance Tar তার So, 24 apnar আপনার মূল ব্যালেন্সের সাথে 0.05 ডলার করে অ্যাড হতে থাকবে In order to increase uh, increase uh, your income, you can invite a reference uh, receiving zero uh, receiving ten dollar প্রত্যেক রেফারেল জন্য আপনি টেন ডলার করে পাচ্ছেন এবং in order to invest in mining farm and receive income up forty four percent আপনি ইনভেস্ট করলে ডেলি ফোরটি ফোর পার্সেন্ট করে পাচ্ছেন তার মানে যেটি ফ্রিতে আপনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে পেতেন আপনি ইনভেস্ট করলে ফোর ফোরটি ফোর পার্সেন্ট করে ডেলি পাচ্ছেন ইউ নিড টু চুজ আপনার plan and replenish uh, the balance then you will receive profit every hour with the ability to withdraw it uh, instantly to your wallet whenever you want the deposit is included in hourly charge তার মানে আপনি সেটি এখানে উইড্রো করে নিতে পারবেন এখানে উইড্রো করার বেশ কয়েকটি অপশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফেয়ার ইউএসডি সেটিতে উইড্রো করে নেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো সো এখানে কত অ্যামাউন্ট হলে আপনি উইড্রো নিতে পারবেন আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার ব্যালেন্সে যখন zero point zero zero point two dollar বা zero point two zero cent যখন এখানে আর্নিং হয়ে যাবে তখন আপনি এখান থেকে অনায়াসে খুব সহজে সেটি উইড্রো নিতে পারবেন সো আমি একটু করে দেখাচ্ছি প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে পেয়ার ইউএসডি এর মধ্যে সেই পেয়ার ইউএসডি যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে যে অ্যামাউন্টটুকু হলে আপনি আর্নিং উইড্রো করে নিতে পারবেন সেটি আমি দেখাচ্ছি zero point two zero USD তার মানে এটি যদি আপনি আর্নিং করেন এখানে অনায়াসেই সেটি উইড্রো দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে জাস্ট কিচ্ছু করতে হবে না এখানে অ্যাকাউন্টের এগেনস্টে ব্যালেন্সটুকু তার মানে প্রতিদিন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে ডিপোজিট হতে থাকবে তার মানে আপনার মেন ব্যালেন্স অ্যাড হতে থাকবে এবং পেইয়ার ইউএসডির মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং তারপরে zero point two zero dollar যখন এখানে আপনার ডিপোজিট হয়ে যাবে তার মানে আপনার এখানে মূল ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে তখন আপনি সেটি উইড্রো দিতে পারবেন দ্যাটস এতটুকু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যেভাবে যে কিভাবে এখান থেকে উইড্রো নিতে হয় সে ভিডিওটি মিস না করতে সে ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে পেয়ে যেতে পারেন এবং পাশাপাশি আপনি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন এবার আমি দেখাচ্ছি আরো একটি বিষয় সেটি হচ্ছে যদি আপনি স্কলিং করে জাস্ট এখানে চলে আসেন এখানে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে যে এখান থেকে কিভাবে ডিপোজিট করবেন সেগুলো কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে সো যেহেতু আপনি ফ্রিতে কাজ করবেন সুতরাং আপনি ফ্রিতেই থাকুন আশা করি আপনি ফ্রিতে ইনকাম করার পরে সাহস করবেন যে এখানে কিভাবে আপনি আরো বেশি ডিপোজিট আর্নিং করবেন এখানে রেফারেল লিঙ্কটি দেখা যাচ্ছে আপনি এটি কপি করবেন কপি করার পরে বিভিন্ন social media like Facebook Twitter interest Instagram সহ টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি প্রোভাইড করেন অথবা শেয়ার করেন তার এগেনস্টে আপনি তারা যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে তাদের প্রত্যেক জনের বিনিময়ে টেন ডলার করে আর্নিং করতে পারবে সো দুটো প্রসেস রয়েছে প্রথমত আপনি অ্যাকাউন্ট খুলে ফেলে রাখবেন রেফারেল করে আপনি প্রত্যেক রেফারেল থেকে আপনি টেন ডলার করে পেতে পারেন সো এই হচ্ছে মোটামুটি আর্নিং করার প্রসেস আপনি যদি চান পরবর্তীতে ইনভেস্ট করে আরো আর্নিং বাড়াতে পারেন এবং ফোরটি ফোর পার্সেন্ট পর্যন্ত আপনি ডিপোজিটের পরে ডেলি বোনাস পেয়ে যাবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি এখনো বা এখনো চ্যানেলে ভিডিওটি এখনো পুরোপুরি না দেখলেও আবার দেখুন এবং একবার না বুঝলে বারবার দেখুন সো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care